আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিডির পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগত দর্শক গত দীর্ঘদিনের পরিক্রমায় প্রায় দশ থেকে পনেরো বছরের কষ্ট ব্যথাজনিত সমস্যায় একবার চিন্তা করেন তো আমরা এক দুই ঘন্টা দাঁতের ব্যথা বলেন বা শরীরের যে কোনো অঙ্গের ব্যথা সহ্য করতে পারি না আর সেখানে একটা মানুষ যদি বছরের পর বছর ধরে এইভাবে ব্যথা সহ্য করতে থাকে কেমন লাগে তার মানসিক অবস্থাটাতে কী হয় অনেকেই আছেন যে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন এই ধরনের মানুষদেরকে ধরে রাখাটা খুব কষ্টকর হয় তবে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার যেটা সেটা হচ্ছে পরিবারের সাপোর্ট পরিবারের যে সদস্যরা আছেন তারা যদি একটু সঠিকভাবে টেক কেয়ার করেন তাদের চিকিৎসার সঠিক ব্যবস্থা করেন এই ধরনের রোগীদেরকে ফিরিয়ে আনাটা সম্ভব দর্শক আজকে আপনাদের সামনে এখানে হাজির করেছি আমাদের একজন মা গত প্রায় পনেরো বছর থেকে আর্থ্রাইটিস জনিত সমস্যায় ভুগেছেন পাশাপাশি সোরিয়াসিস ছিল এই দুটার কম্বিনেশনে জীবন প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল হাঁটতে পারতেন না চলতে পারতেন না স্বাভাবিক কোনো কাজ করতে পারতেন না সার্বক্ষণিক একটা ব্যথা বই বেড়াতেন প্রতিটা জয়েন্টে জয়েন্টে পেন বাট সেই অবস্থা থেকে আজকে উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন এবং এই বিষয়গুলো আপনাদের সামনে আমরা এই বিষয়গুলো আপনাদের সামনে বলার জন্য আজকে উনি হাজির হয়েছেন আসুন দর্শক একটু ওনার সাথে পরিচিত হয়ে একটু ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আপনার নামটা একটু বলেন আমাদেরকে নূরজাহান বাসা কোথায় আপনার ভোলা ভোলা কোথায় ভোলা এই বরানুদ্দিন আচ্ছা আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছেন এত দূর থেকে কি হয়েছিল আপনার আমার এই ব্যথাই কোথায় কোথায় ব্যথা ছিল ব্যথাই মা সমস্যা বেশি আচ্ছা মা আরে আর এরম করতেই নেই এটা আরো ফুলে আসি তো কয়দিন দশ দিনে একটু কমছি ফুলে গিয়েছিল সবকিছু প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা হতো ব্যথাটা কত দিনের আপনার গত পনেরো বছর তার আগে তো সুস্থ ছিলেন স্বাভাবিক ছিলেন ওই ওষুধ খাইলে একটু সুস্থ থাই আবার আচ্ছা। আবার এই স্বাভাবিক এই পনেরো বছরে এটা চিকিৎসা করেননি কোনো ডক্টরের কাছে যাননি প্রথম যখন ডক্টরের কাছে আচ্ছা যখন প্রথম ডক্টরের কাছে যান ডাক্তার কি বলেছিল প্রথম মনে আছে আমরা ওষুধ দেয় আচ্ছা সুই করে ওষুধ দেয় খাই বালা আবার এই আবার যাই বা আমরা কি করব আমি অন্য জানি আচ্ছা চিকিৎসা মানে কয়েকদিন ওষুধ দিচ্ছেন ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছেন না আবার যখন যাচ্ছেন বলছে অন্য জায়গায় যান আবার অন্য জায়গায় যাই আচ্ছা অন্য জায়গায় গেলে আবার ট্রিটমেন্ট দিলে আবার আরো কদিন বেড়াতেই আবার শুরু হয় আচ্ছা আবার গেলে আমার ওষুধ আমার তো নেই আচ্ছা এই গত দশ পনেরো বছর এইভাবেই কেটেছে এইভাবে সর্বোচ্চ খারাপ কি হতো প্রচন্ড ব্যথা ঘুমাতে পারছেন না রাতের বেলা এমন হয়েছে রাতের পর রাত ঘুমাতে পারছেন না চিকর বাকর এমনি তো কান্নাকাটি করছেন ব্যথার যন্ত্রণায় ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছেন না সবার কাছে যাকেই দেখছেন তাকেই বলছেন আমি কি করবো আমার কি করা উচিত আমার ব্যথা যাচ্ছে না এই গত দশ পনেরো বছর থেকে এইভাবে কেটেছে হয়তো আজকে ঈদের দিন প্রচন্ড আনন্দ সবাই আনন্দ করছে কিন্তু আপনার মনে আনন্দ নেই কারণ আপনার তো ব্যথা সারাক্ষণ ব্যথা বয়ে বেড়াচ্ছে এইভাবে ঘুরতে ঘুরতে একটা সময় স্যারের সন্ধান পান স্যারের সন্ধানটা কিভাবে পেয়েছিলেন হ্যাঁ হ্যাঁ ওই আমার হতে ওই টিভিতে দেখছি টিভিতে দেখেছি এবং তখনই ডিসিশন নিয়েছে যে আরে আমারও তো মা আছে আমার হ্যাঁ, মাকে আমি নিয়ে আসি প্রথম যেদিন স্যারের কাছে আসেন মনে আছে স্যার কি বলেছিলেন আপনাকে আচ্ছা তারপরে কি বলেছিল যে সুস্থ হয়ে যাবেন ভালো